তো আজকে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েটের এবং সেট আপ অপটিমাইজেশনের গিগ পাবলিশ করার মানে পাবলিশ করব সেই ক্লাসটি আজকে আমরা করব তার আগে আমরা চলে যাব ফাইবার অ্যাকাউন্টে অবশ্য যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের তো ভালো আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা আমাকে এস এম এস করবেন আমি তাদেরকে বাইরে লিঙ্ক দিব কীভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখে করে ফেলবেন তো আমরা যেহেতু channel create set up optimise design এগুলার গিকি একটা গিকের ভিতরে আমরা চারটা সার্ভিস ধরতে গেলে আমরা দিব যেমন create set up optimise and হচ্ছে ডিজাইন এই চারটা সার্ভিসে আমরা দিব তো এই চারটা সার্ভিসের জন্য আলাদাভাবে চারটা গিক তৈরি করার কোনো দরকার নাই একটা গিকের ভিতরে আমরা চারটা সার্ভিস দিতে পারবো তো এখানে আমরা এটাতে লিখি আমাদের একটা গিকের ভিতরে চারটা সহ চারটা মানে চারটা কিওয়ার্ডই আমরা র্যাঙ্ক করাবো তো তার আগে আমরা ফাইবারের ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে দেখব YouTube channel YouTube channel create এই একটা আমাদের কিওয়ার্ড এটা দিয়ে আমরা সার্চ করি এটাতে কীরকম চাহিদা আছে তো এটা এখানে দেখেন এই কিওয়ার্ডটা দিয়ে মোটামুটি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার সতেরোটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো এবার অনলাইনটা দেখি কে কে আছে সাগর ভাই নাই এখানে হ্যাঁ ওকে পাইলেই হইলো ঠিক আছে দেখি কয় নাম্বারে আছেন আপনারা ওকে অনলাইনে না অনলাইনে যখন দিলাম তখন কিন্তু আমরা তিন হাজার পঁচাত্তরটাই চলে আসছে ঠিক আছে এখানে অন্য অন্য আদার সার্ভিসে চলে আসছে কিন্তু ওগুলো কোনো সমস্যা নাই আমাদের চ্যানেল ক্রিয়েট সেলিম দুই পৃষ্ঠায় সেলিম সাহেব তার মানে কি আমাদের কি মানে গিকগুলো কি এসিএ করা হয় মনে হয় আমরা দুই নাম্বার পজিশনে আইসা পড়ছি কয়দিন মেয়েদের তো দুই নাম্বারে একজনকে পাইলাম দেখি তিন নাম্বারে কাউরে পাওয়া যায় কিনা ওহো আমরা তো গিক চেক করতে আইসি আমরা গিক দেখা শুরু করে দিছি যাই হোক ব্যাপার না আরও আছে হয়তো কতগুলো অনেক দূরে চলে গেছে এই কিওয়ার্ড দিয়ে অনেকজনে র্যাঙ্ক করাতে পারে নাই অবশ্য কারণ হচ্ছে কেউ কেউ রিসেন্টলি অ্যাকাউন্ট করছে মনিটাইজেশন দিলে হ্যাঁ ওকে আমাদের তো তিনটা গিক ইউটিউব মনিটাইজেশন ওকে একটাতে দেখলাম তার মধ্যে আমরা প্রথমে চলে যাই প্রথমে একদম প্রথমে চলে যাব এটা একটু দেখব প্রথমে গিক তারপরে আমরা অন্য অন্য আদার্স কিওয়ার্ডগুলোতে দেখব সমস্যা নাই তো এই যে দেখেন আমরা যেদিন সেদিনকে যে একটা সার্ভিস শিখেছিলাম যে কিভাবে মানে মাইন্ড রিফ্রেশ করা যায় সে ভিডিওটাকে আপনি তৈরি করবেন তো ওই চ্যানেলগুলো দেখেন কী পরিমাণ কাজ দেখেন একটা কাজ চলতেছে মোটামুটি কাজ করছে কতগুলা অনেক কাজ করছে তো এটা হচ্ছে এই লোকটা চ্যানেল সেট কাজ করে টোটাল কাজ করছে এক হাজার এক হাত মানে তেরোশো সাতানব্বইটা কাজ কমপ্লিট করছে এখনও সাতটা অর্ডার রানিং আছে তাহলে বুঝতে পারছেন এখানে কতগুলো বায়ারাই ছিল এই কাজটা করার জন্য তো এবার দেখেন তার প্যাকেজগুলো আমরা প্যাকেজ যদি দেখি এটা হচ্ছে বেসিক প্যাকেজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে প্রিমিয়াম তারা বেসিক প্যাকেজে রাখছে তিরিশ ডলার স্ট্যান্ডার্ড রাখছে পঁয়ত্রিশ আর প্রিমিয়ামে রাখছে হচ্ছে চল্লিশ ডলার আমরা যদি স্ট্যান্ডার্ড ধরি অ্যাভারেজ আমরা যদি ক্যালকুলেটর করি ক্যালকুলেটর যদি করি আমরা তো আমরা যদি স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ধরে যদি আমরা চোদ্দোশো কাজ ধরি মানে টোটাল চোদ্দোশো কাজ ধরি চোদ্দোশো গুণন হচ্ছে কত কত ডলার পঁয়ত্রিশ ডলার করে অ্যাভারেজ এখানে প্রায় উনপঞ্চাশ মানে চার হাজার নয়শো এটা কি উনপঞ্চাশ হাজার ডলার মেবি উনপঞ্চাশ হাজার ডলার ইনকাম করছে এবার আমরা যদি এটা বাংলা টাকায় গুণন করি এটা গুণ করলাম ক্যালকুলেটর দিয়ে ও সরি ডলার দিয়ে ডলার রেট ডলারে আজকের রেট কত ডলার দেখি আজকে ডলার হচ্ছে এটা কপি করে ফেললাম কপি করে আজকে ডলারটা এখানে দিয়ে দিলাম আজকে ডলার হচ্ছে ছিয়াশি টাকা কোন দেশকে যে বারোটা বাজায় দিতেছে আল্লাহ জানে দেখেন এখানে প্রায় বিয়াল্লিশ লাখ টাকার মতো প্রায় ইনকাম করছে যদি একটা গিক থেকে এখানে তো বিয়াল্লিশ লাখ টাকা না একক দশক শতক হাজার উজুক লক্ষ নিযুক ওকে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ দুই হাজার নয়শো চৌষট্টি টাকা উনত্রিশ হাজার ছয়শো ছয়ষট্টি তার মানে বিয়াল্লিশ লক্ষ টাকা শুধু একটা গিগ থেকে ইনকাম করছে তিনি শুধু একটা গিগ থেকে তিনি কি করবে দেখেন আমরা যে কাজটা দেব সেটাই করবে চ্যানেল ক্রিয়ার সেট তারপরে কি এক্সট্রা দিছে লঘু ইন্ট্রো আউট্রো এগুলো কোথায় পাওয়া যায় সেগুলো জানি যদি কাজগুলো এগুলো পরে সমস্যা নাই ব্যবস্থা করে দেওয়া যাবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই তো শুধু এই সার্ভিসটা দিতেছে শুধু দেখি তার মানে মেন প্রোফাইলে যাই এখানে দেখেন আরও কিন্তু কাজ করছে দেখেন চোদ্দোশো বিয়াল্লিশটা এখানে কাজ করছে তিনি দেখেন একটা গিগ থেকে কামাই করছে আর অন্য অন্য গিগে তেমন অর্ডার নাই তার মানে একটা গিগ থেকে তিনি সাকসেস হয়েছে দুই সালে আসছে দুই সালে আসছে ধরতে গেলে উনিশ উনিশ বিশ একুশ বাইশ ধরেন তিন বছর বাইশ পড়ছে দুই বছর জার্নি করছে এখানে দুই বছর জার্নি করে তিনি বিয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে এবার এবার যদি আমরা বিয়াল্লিশ লক্ষ টাকার দিয়ে যদি আমরা দুই বছরে চব্বিশ মাস দেখ গুণন করি এবার আপনারাই বুঝতে পারবেন এখানে মাসে কত টাকা ইনকাম করছে আর তিনি কিন্তু আজকের বা কালকে আসে নাই তিনি আসছে কত দুই সালে এখানে দুই বছরের কেরিয়ার তার দুই বছরের সাধনার পরে কিন্তু এই জায়গায় আসছে ঠিক আছে প্রথম অবস্থায় টুকি টুকি দুই একটা করে অর্ডার পাইছে পায় নাই অর্ডার পাইছে পায় নাই পরে যখন শুরু হয়েছে তখন দেখেন থামবার কোনো সিস্টেম পায় নাই তিনি কিন্তু ভালো সাকসেস পাইছে তো এগুলা দেওয়ার উদ্দেশ্য আপনারা একটু মোটিভেশন হন তো আরও যদি দেখি একটা সেলের দেখলাম কিছুক্ষণ আগে ওইটা আমাদেরই এক ছোটো ভাই এই যে এই ছেলেটা এই ছেলেটা কয়েকদিন আগেও খারাপ পজিশন ছিল এখন বর্তমানে আটটা অর্ডার রানিং আছে তিনি আসছে মনে হয় বিশে মেবি নাকি হ্যাঁ বিশে আসছে তিনি বিশে আসছে কাজ করছে হচ্ছে একশো কয়টা একশো উনিশটা কাজ করছে বর্তমানে রানিং আছে তার হচ্ছে আটটা গাছ স্ট্যান্ডার্ড যদি আমরা এবারে হিসাব করি বিশ ডলার করে তাহলে হিসাব করেন আপনারাই যে এখান থেকে সম্ভব কিনা যদি আমরা ভালোভাবে এই কাজটা করতে পারি এখানে তাহলে কিন্তু ভালো একটা পজিশন যারা শুধু ইউটিউব নিয়ে কাজ করে শুধু তারা ইউটিউব থেকে কিন্তু ভালো টাকা আর্ন করতেছে শুধু ইউটিউব অন্য কোনো সার্ভিস দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না শুধু ইউটিউবের সার্ভিস দিলে আনাপ দেখেন এখানে অনেক গিগ আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে এটা হচ্ছে Instagram create channel and motivational music ওই যে রিল্যাক্স মিউজিক ঠিক আছে ওইটা নিয়ে কাজ করে কিছু থামথিং ব্যানার বানাইতে পারে এগুলো করে কিন্তু তার একটা গিকই র্যাঙ্ক করছে আমি আগে বলছি যে আপনাদের সবার গিক সব কয়টা র্যাঙ্ক করবে না কারো যদি ইউটিউব র্যাঙ্ক করে কারো ফেসবুক করবে কারো ইনস্টাগ্রাম করবে কারো টুইটার করবে এটা বলা যাবে না সেটা আপনার লাকের উপরে এখন কার গিক কোনটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে কিন্তু তারপরে অনেকগুলো টিক্স আছে ওগুলো যদি খাটান তাহলে হয়তো ইউটিউবেই আপনাকে র্যাঙ্ক করানো সম্ভব তো সেগুলো তো আমরা জানবই তো যাই হোক আমরা দেখতে পারলাম যে এখানে চাহিদাটা কীরকম আছে আর সার্ভিসগুলো কীরকম তো আমাদের প্রতিটা সার্ভিসই এখানে খুব ভালো ভালো দামে সেল করতে পারবেন আমরা যেগুলো কাজ শিখাই সেগুলো তো এরকম একটা সার্ভিস দিতে গেলে আমাদের একটা আমরা গিকগুলো আগে দেখলাম যে এখানে সার্ভিসগুলো তো এবার যদি আপনি দেখেন চ্যানেল ক্রিয়েট দিচ্ছেন এবার সেট আপতে দেখেন সেট আপতে যদি আপনি র্যাঙ্ক করাইতে পারেন তাহলে দেখেন আপনার সাথে তিরিশ হাজার প্রতিযোগী হবে না আপনার সাথে প্রতিযোগী চলে আসছে ছয় নাম্বার মানে ছয় হাজার নয়শো পঁচানব্বইটা তো এবার যদি অনলাইনে দেখেন তাহলে দেখবেন যে নয়শো সার্ভিস আপনার সাথে প্রতিযোগী এখানে আমাদের মক্কেল কিছু পাওয়া যাইতে পারে মানে আমাদের স্টুডেন্ট কিছু পাওয়া যাইতে পারে প্রথম দিকেই আছে দেখি পাই কিনা সেলিমরেই পাওয়া যাইতে পারে আর কারোর না পাওয়া গেলে মানে প্রথম প্রথম দিকে এক সেকেন্ড আমরা দেখি কই কই এটা marketer Maidul marketer marketer Maidul না না এটা না আমি তো কারো কারো প্রোফাইলই চিনি না কে কি নামে প্রোফাইল করে আল্লাহ জানে ওকে নাজমুল সাহেবের পাওয়া গেল নাজমুল সাহেবের কি অর্ডার চলে নাকি দেখি তো হ্যাঁ দুইটা অর্ডার চলতেছে আজকে একটা অর্ডার পাইছে তাহলে তো যাই হোক নাজমুল সাপ পাওয়া গেল দুইটারে পাইলাম আমরা কেবল সেলিম রে পাইলাম আর হচ্ছে নাজমুল রে পাইলাম দেখি আরগুলো কই আছে আর এখানটা খুঁজে দেখি পাওয়া যায় কিনা সেলিম সাপরে পাওয়া গেল সাগর ভাই কই অন্য কেউ দিয়ে র্যাঙ্ক করছে নাকি আপনার গিক ও ওই গিক র্যাঙ্ক করছে আপনার করলেই হইলো একটা দিয়া বোঝার নাই করার উপর থাকলেই হইলো তো আমরা এখানে কয়জন আছি প্রায় এগারো জন এগারো জনের এগারোটা কি চাই যে র্যাঙ্ক করবে ঠিক আছে যাই হোক ই করি তাহলে আমরা আমরা গিক পাবলিশের চলে যাই আমরা টাইটেলগুলো একটু দেখি I will create set up social media account এটা লাগবে না I will create YouTube channel with the logo banner এটা আমরা ইউজ করতে পারি এই গিকটা আমরা ওপেন করি দুই তিনটা অর্ডার রানিং আছে এল এটা একটু আমরা কাস্টমাইজেশন করে নিতে পারবো তো আমরা ফার্স্ট টাইম কেউ একদম নিতুন যে গিক পাবলিশ করে নাই এরকম কেউ আছেন হ্যাঁ সবাই তো এরকম ওকে বিপ্লব তুমি শেয়ার করো স্ক্রিন শেয়ার করো হ্যাঁ সবার একটু চেহারাগুলো দেখি সবাই ক্যামেরা স্টপ করে বসে থাকে ভালো হবে সবাই ক্যামেরা অন করে ওকে আমাকে মাউসটা দেন ওকে চলবে অ্যাকাউন্ট তো ঠিক আছে সব কিছু দেখছিলাম তুমি কাজ পাওয়া ভালো তোমার কোয়ালিটি আছে তো এখানে আমরা ফার্স্ট টাইম যদি আমরা গিগ পাবলিশ করতে যাই তাহলে আমরা এই জায়গায় আসব আমরা প্রোফাইলে চলে আসবো এখান থেকে ক্লিক করলে প্রোফাইলে প্রোফাইলটা সিলেক্ট করলে এসে পড়বেন আপনার এই জায়গায় এটা কোনো বিষয় না আসতে পারবেন আশা করি তো এখানে আসার পর আপনারা ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করবেন ক্লিক করলাম আমরা ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে আবার এরকম আসবে কন্টিনিউ ক্লিক করবেন আবার এরকম আসবে আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব তো এবার এখানে আপনার ভোটার আইডি ক্যাটাগরিতে যে নামটা আছে সেই নামটা আপনি এখানে লিখে ফেলেন ওকে আপনার ভোটার আইডি কার্ডটা লিখে ফেলেন বিপ্লব ওকে লিখে ফেলেন ওকে মানি ব্যাগ নিয়ে আসেন সেলিম ক্যামেরা অন করো আমিনুল ভাই একাই বসে রয়েছে কম্বল খাই দিয়ে আসি সরি বল সবাই ক্যামেরা অন করে ফেলেন ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টটা বিশ পার্সেন্ট হয়েছে ঠিক আছে আশি পার্সেন্টের নিচে ষাট পার্সেন্টের নিচে হলে তো আর অ্যাকাউন্টটা ভালো কাজ করবে না একশো পার্সেন্ট তো করা যায় না একশো পার্সেন্ট করতে পারলে আরও বেটার আর আশি পার্সেন্ট হলে চলে সমস্যা নাই ওকে বড় যেরকম থাকবে বড় হাতে থাকলে বড় হাতেরই দিবেন ছোট হাতে থাকলে ছোট হাতেরই দিবেন ঠিক আছে তারপরে এটা ম্যাটার করে না সমস্যা নাই আমরা আসি হোসাইনটা লাস্টে দিতে হয় ওকে হোসাইনটা লাস্টে দেন এটা হচ্ছে লাস্ট নেম হোসাইনটা লাস্টে দেন ওকে কমপ্লিট ওকে এবার মাউসটা আপনি ছেড়ে দেন তো এটা সেরে যাওয়ার পর আমরা নিচের দিকে আসব নিচের দিকে আসার পর এগুলো কই থেকে আসে আবার তো এটা এর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো আপনি মাউস নাড়াচাড়া করেন না তাহলে আমার একটু সমস্যা হবে তো আমরা কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আমাদের ক্যাটাগরিটা মানে চেঞ্জ করতে পারবো এটা হচ্ছে ক্যাটাগরির অপশন এই লিঙ্কটা যদি কেউ কপি করে চায় যে আমি এখন ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করব বা এক বছর পরে যদি মনে হলো যে আমি ক্যাটাগরি চেঞ্জ করে আমি এখন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করব তাহলে এটা চেঞ্জ করতে পারবে এখান থেকে এই লিঙ্কটা থাকলে তো এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে সার্ভিস দেবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করি ক্লিক করে এখানে ডিজিটাল মার্কেটিং দিবেন আপনি দিলাম আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করছি কত দিকে একুশে বাইশে শুরু করছি যাই হোক একুশ দিয়েই আর হচ্ছে এটা শেষ করি বাইশে তো আমরা এখানে কিছু স্কিল দিতে হবে যেগুলো আমরা পারি যেমন আপনি পারেন হচ্ছে এসিও তারপরে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যাতে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটাজি ইমেল মার্কেটিং তারপরে হচ্ছে আরও দেখি কি আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংও পারি সমস্যা নাই ভিডিও মার্কেটিংটাও দিয়ে দিলাম ওকে ইনফ্লুয়েন্সারটা কেটে ভিডিও মার্কেটিংটা দিয়ে দিই যেহেতু আমরা এসিওর ইয়ার ইউটিউবের কাজটা করব এটা দিয়ে মোটামুটি এখানে আপনাকে পাঁচটা সিলেক্ট করতে বলছে আমরা পাঁচটা করে ফেলছি আরও চাইলে ই কমার্স মার্কেটিংও দিতে পারি ইমেল ইমেল মার্কেটিংটা কেটে দিয়ে ই কমার্স মার্কেটিংটা দিয়ে দিই ওকে অ্যাডস ক্যাম্পেনের গিট পাবলিশ করলে এটা বেটার লাগবে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা নিচের দিকে চলে আসব এসে একদম নিচের দিকে কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আপনার গুগলটা আমি কানেক্ট করে নিই আপনার অ্যাকাউন্ট তো এখানে গুগল যে অ্যাকাউন্ট দিয়ে করছেন সেই অ্যাকাউন্ট তো এখানে আছে না ওকে তাহলে জিমেলটা আমি এখান থেকে ওপেন করে ফেলি কোনটা জিমেল এখানকার এই ফাইবার অ্যাকাউন্ট করছেন ওকে ওকে এটা কানেক্ট করে ফেললাম ওকে এটাও ভেরিফাই হয়ে গেছে এবার আমাদের পার্সেন্টেজ আসছে হচ্ছে পাঁচচল্লিশ এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে এবার আমাদের ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ফোন ভেরিফিকেশান করতে হবে ওকে আমরা ফোনটা ভেরিফাই করে ফেলি অ্যাড এ ফোন নাম্বার তো এখান থেকে আমরা বাংলাদেশি আপনার ফোন নাম্বারটা বলেন আমি একটু তুলে ফেলি যেটা কখনো হারাবে না এটা ছাড়া কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না এটা মাথায় রাখবেন অবশ্যই হ্যাঁ আপনি টিভি দেন তাহলে উঠবে হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হ্যাঁ। মানে করা যায় সেখানে আপনার সিকিউরিটি কোশ্চেন লাগবে তাহলে চেঞ্জ করতে পারবেন সিকিউরিটি কোশ্চেন আপনার ওইটা আমি দেখাই দিব ঠিক আছে হ্যাঁ, ওকে নাম্বারটা আপনি বলেন আমি তুলি ঠিক আছে seven eight zero eight five nine double four six okay okay শূন্য তো দেওয়াই আছে ওকে আমি সেন্ড করবো না কল দিব সেন্ড করলাম এস এম এস ওকে একটা কোড গেছে দেখেন আপনার ফোনে কোডটা আমাকে দেন এইট জিরো ফাইভ সেভেন ঠিক আছে ওকে সাবমিট করে ফেললাম এবার বলতেছে ভেরিফিকেশন কমপ্লিট ওকে এই যে এই কোশ্চেনটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এমন একটা কোশ্চেন দিবেন আপনার নাম কোনটা দিব নেম দিয়ে দিলাম না ফার্স্ট নেম ওকে নিক নেম যেটা দিবেন এখানে সেটাই দিবেন মানে যে কোনো সমস্যার সমাধান করতে গেলে এই নিক নেম ছাড়া কিন্তু পসিবল হবে না এই কোশ্চেন হ্যাঁ, এটাই সিকিউরিটি কোশ্চেন ওকে বিপল বিপ্লব ওকে বিপ্লবের বড় হাতে বিদিছ মনে রাখো ওকে সমস্যা নেই ভিডিওটা তো আছেই হারা যাবো না ঠিক আছে ফিনিশ তোমার ভালো হইলে তোমার ভিডিওতে দেখে সিকিউরিটি কোশ্চেন ঠিক করে শুনতে পারবা তো দেখি আমরা ফিনিশ করে ফেলি ফিনিশ করার পরে এখানে ডান দিয়ে দিব এখানে দেখেন আমাদের আশি পার্সেন্ট হয়ে গেছে এই জায়গায় আমরা চলে আসছি গিক তৈরি করার অপশনে এটাই এইভাবে আপনারা নতুন অবস্থায় সবাই এইভাবে চলে আসবেন এই জায়গায় ঠিক আছে অ্যাকাউন্ট ভেরিফাইস মানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাইতেছে গ্রিন হয়েছে তো এই জায়গা এটা এটা হচ্ছে গেকের টাইটেল আমি একদম আপনাকে কেটে দিই এখন আমার ডেস্কটপ থেকে বাকিটুক করে ফেলি ঠিক আছে তো আমরা চলে আসলাম গিক তৈরি করার অপশনে ক্লিক করব ক্রিয়েট এ গিক এখানে আপনারা ওই জায়গায় আসবেন নতুনরা এই এইরকম পজিশন পাবেন এটা হচ্ছে টাইটেল যেটা সবাই দিয়ে থাকে প্রথমে এটা দেখায় টাইটেল আর এটা হচ্ছে ক্যাটাগরি যেটা মানে গিকের ভিতরে ক্লিক করলে যা বা যে ক্যাটাগরির মাধ্যমে বায়াররা আপনাকে খুঁজে বের করবে বা আপনাকে বায়ার রিকোয়েস্ট স্যান্ড করবে সেটার এটার বলে ক্যাটাগরি যে উপরে ডিজিটাল মার্কেটিং ভিডিও মার্কেটিং দিছে আবার এই সেলেটা দিছে হচ্ছে দেখি এই ধরেন এই সেলেটা দিশা হচ্ছে social digital marketing social media marketing profile set up integration okay এটা দিছে এটা দিছে সোশ্যাল মিডিয়া ডিজাইন তো এইগুলো হচ্ছে ক্যাটাগরি আমরা এটারে বলা হয় ক্যাটাগরি আর এটা হচ্ছে সার্চ ট্যাগ যেটার মাধ্যমে আপনাকে খুঁজে পাবে মানুষ সেটারে বলা হয় সার্চ ট্যাগ মানে আমরা কিওয়ার্ড বলে থাকি এসিওর বাসায় ট্যাগ বলে থাকি এক একজনে এক একটা বলে কিন্তু এটারে বলা হয় সার্চ ট্যাগ মানে সার্চ করে আপনাকে খুঁজে বের করবে ওই যে আমরা কিছুক্ষণ আগে দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট তো ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটাই হচ্ছে সার্চ ট্যাগ মানে আমরা যেগুলাতে কিওয়ার্ড দিয়ে খুঁজে বের করতে পারবো অন্যজনকে বা আমার সার্ভিস প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারবো তো আমরা একটা টাইটেল বানাবো এখন এই টাইটেলটা ভালো আছে আমি একটু গুগল ট্রান্সলেটে যাই সবাইকে বোঝানোর জন্য গুগল ট্রান্সলেট আমি একটা ই নেই ধরেন এই এটাও কপি করে ফেলি এই টাইটেলটা মা লাস্টে দুই একটার সংখ্যা অ্যাড করে দিলেই হবে সমস্যা নাই এটাও ভালো আছে ঠিক আছে দুইটার দিকেই একটা বানাম তো এই দুইটা তো প্রথমটা আমরা কপি করি প্রথমটা লিখি আই আইওএল আই উইল টু অথবা আই উইল ক্রিয়েট এখানে ফ্রান্স আছে কেন বাংলা করে ফেলি আমি করব এখানে দিতে পারে আরে ভাই কি সমস্যা এখানে আই উইল ক্রিয়েট ক্রিয়েট দিলাম ক্রিয়েট ও দিছে দেখেন ওরা দিছে লাস্টে দিছে দেখেন সেট আপ ডিজাইন অপটিমাইজ তোকে আমরা এই এগুলো সব কপি করে নিয়ে আসি I will create set up design এটা কপি করি ওকে এখানে ইন্টু দিয়ে দিই I will create set up I will create set up optimise optimise যে অপটিমাইজ অপটিমাইজ কই গেল I will create set up optimise তারপরে দিতে পারি অপটিমাইজ অ্যান্ড ডিজাইন ডিজাইনটা ইউজ করতে পারি ডিজাইন ডিজাইন আমি কি করব আমি তৈরি সেট আপ অপটিমাইজ ডিজাইন করব ডিজাইন করব your YouTube channel your you to channel আমি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজেশন এবং ডিজাইন করব। একটা কিওয়ার্ড হয়ে গেল মানে একটা আমাদের টাইটেল হয়ে গেল তো এটা আবার আমরা কপি করে ফেলি কপি করে নিচের দিকে দিয়ে দে এখানে দিয়ে দিই ইন চব্বিশ আওয়ার্স চব্বিশ আওয়ার্স চব্বিশ আওয়ার্স আমি কি করব একটু ভালো করে দেখেন আপনারা আমি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ এবং ডিজাইন করব এটা কিন্তু আরও এক্সটার্নাল হয়ে গেল মানে অনেকটুকু হয়ে গেল তো এটাই যদি আবার কপি করেন আপনারা অথবা উপরেরটা কপি করেন কপি করলাম কপি করে ওইটা দিয়ে আমি আরেকটা বানাইতে পারবো যেমন এখানে ক্রিয়েট সেট আপ দিয়েছি এখানে সেট আপ অপটিমাইজ দেওয়া আছে অর্থাৎ ডিজাইন আছে এখানে set up create optimise design এখানে আরেকটা যদি অ্যাড করে দিই এটা আমি অ্যান্ডটাকে তুলে দিলাম অ্যান্ডটা তুলে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা ডট দিয়ে দিলাম ডট দিয়ে এখানে আরেকটা শব্দ আমি অ্যাড করে দিব সেটা দিয়ে দিলাম হলো ম্যানেজ তাহলে কিন্তু আরেকটা তৈরি হয়ে গেলো তার মানে কি আমি করব একটু দেখেন তার আগে আমরা বললাম যে আমি আপনার ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ ডিজাইন এবং পরিচালনা করব একদম সব কিছু কমপ্লিট এটার ভিতরে আবার ইন লাগাই দেন ইন দেওয়ার দরকার নেই এটা দিলে ম্যানেজ দিলে কোনো সময় ইন দিয়ে চব্বিশ আওয়ার্স দিবেন না কারণ হচ্ছে ম্যানেজ তো আপনার তিরিশ দিনের জন্য হতে পারে ঠিক আছে ওয়ান আওয়ার্স দিলে তো হবে না তো এখানে দেখেন আমরা তিনটা তৈরি করে ফেললাম একটু দেখেন আপনারা একটা দিয়ে তিনটা তৈরি করলাম তাহলে আবার যদি মনে করেন যে না আমি অপটিমাইজটা দিব না তাহলে এখানে এখানে এটা ইউজ করতে পারেন ম্যানেজ ইউজ করতে পারেন তাহলে এই মানে এটা কেটে দিয়ে দেন তারপরে আবার নিচের একটা আছে ঠিক আছে এই একটা আছে এটাতে দেখি আরও কিছু তৈরি করতে পারি কিনা তো এটা আমরা কপি করে ফেলি আরেকটা লিখি আই উইল ক্রিয়েট ক্রিয়েট ও যেরকম লাগছে হুবহু বইটাই দিব ইউটিউব চ্যানেল চ্যানেল উইথ ও শিট উইথ লোগো লোগো লঘু দিছে আমি ব্যানার দিলাম ব্যানার আর্ট আর্ট আর্ট তারপর কী দেওয়া যায় art intro intro and outro outro তার মানে কয়টা হয়ে গেল আমি লঘু ব্যানার আর্ট ইন্ট্রো এবং আউটটো দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করব মানে এগুলো দিব এটাও ইউজ করতে পারেন তো এখানে আমরা কিন্তু আরও এক্সটার্নাল অনেক কিছু ইউজ করে দিলাম চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এটার মধ্যে এটা কপি করি কপি করি আমি এগুলো সব আপনাদেরকে দিয়ে দিব আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন তো আউটটো এটা কয় অর্ড হয়েছে মানে যাই হোক create set up logo banner banner art intro outro and enter দিয়ে তুলে দিই অ্যান্ড ম্যানেজ ম্যানেজ দিয়ে দিতে পারি অথবা ডিজাইন অপটিমাইজ দিতে পারি অথবা এসিও দিতে পারি এটা আরেকটা কপি হতে পারে and SEO and and SEO দেখেন একটা জিনিস দিয়ে কয়টা তৈরি করলাম এই দুইটা জিনিস দিয়ে আমি তৈরি করলাম হচ্ছে এই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখন আপনারা আছে হচ্ছেন এগারোটা এগারো জন আপনাদের এইগুলো কপি করে আমি দিয়ে দিলাম জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম আপনারা এখান থেকে নিয়ে নেবেন দেখেন দিয়ে দিছি সাগর ভাই আপনি জুমের চ্যাট বক্স থেকে কপি করে এগুলো সব গ্রুপে দিয়ে দেন ঠিক আছে তো এখন বলেন আপনাদের এখানকার কোনটা ভালো লাগে সেটা আমাকে একটু সবাই ফাইন্ড করে দেন হ্যালো পড়েন পড়েন বইটা আমাকে বলেন যে কোনটা ভালো লাগে আপনাদের আমি কি একাই আছি নাকি এটা ওকে তার একটা কপি হতে পারে এই জিনিসটা আরেকটা কপি হতে পারে সেটা হচ্ছে ইওরটা কেটে দিয়ে ইওরটা কেটে দিয়ে শুধু ইউটিউব দিতে পারি তাও হবে দেখেন আমি ইউটিউব চ্যানেল তৈরি সেট আপ অপটিমাইজ এবং ডিজাইন করবো এটা হবে দেখছেন তো এখন বলেন নি দুইটার মধ্যে কোনটা নেবেন সবাই চুপচাপ কমেন্ট তো বলবেন খারাপ হোক আর ভালো হোক সমস্যা নাই তো হুম স্যার মিউট দিয়ে কথা ওকে তো এটা আমি কপি করে ফেললাম কপি করে চাইলে উপরে এটা ইউজ করতে পারেন এটা ইউ এর জন্য দিলে বায়ারদের একটু কাজ হতে পারে এটা ইউজ করতে পারেন আমি এটা ইউজ করলাম যেহেতু বলছেন তো এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম শুধু আমি দেখেন একটা জিনিস ক্রিয়েটের পরেরটুকু আমি নিছি আই উইলটা আমি নিয়ে নেই এখানে কিন্তু আই উইলটা আমি নিয়ে নেই কারণ হচ্ছে আই উইলটা ফাইবারের ভিতরে অটোমেটিকলি দেওয়া থাকে দেখছেন আই উইল ক্রিয়েট আপনি যদি এখানে আই উইল দিতে চান তাহলে কিন্তু নিবে না তো এটা দিয়ে ফেললাম আমরা তো এটা তারপরে এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব তারা দেখেন অনেকগুলো ক্যাটাগরি দিছে যার যেটা মনে হয়েছে সেটা দিছে তো আমরা চাচ্ছি যে এটা দিব ডিজিটাল মার্কেটিং দিলাম তারপরে দিব হচ্ছে কোনটা দেওয়া যায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়ার অপটিভাইস ওকে তারপরে দেখি আমাদের সাথে কোনটা যায় search engine marketing local marketing affiliate marketing music promotion এখানে অন্য কোনো কিছু পাইলাম না আমরা দিতে পারি হচ্ছে social media marketing social media marketing okay media marketing দিলেন নিচেরটা আমরা একটু অন্য কিছু দিতে পারি যেমন প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন এটা আমরা দিতে পারি এটা কিন্তু মোটামুটি খুব ভালো একটা জিনিস আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব তাহলে এই ক্যাটাগরি আমাদের সাথে যায় আর চাইলে আপনি আদার্স অন্যগুলো ইউজ করতে পারেন যেমন অর্গানিক সোশ্যাল মিডিয়া প্রমোশন এগুলো দিলে অন্য ক্যাটাগরিতে চলে যাবে আপনি এটা ইউজ করবেন তো এটা দিয়ে দিলাম এবার এখানে আপনি কি কি তৈরি করবেন বা কয়টা প্ল্যাটফর্ম এখানে দিবেন সেটা প্ল্যাটফর্মগুলো যদি দেখি ওরা কেউ ইউজ করছে কিনা দেখেন ওরা কেউ ইউজ করছে কিনা না ওই লোকটা করে নাই এই ছেলেটা করছে প্ল্যাটফর্ম টাইপ ইউটিউব ওকে আমরা এখানে প্ল্যাটফর্ম টাইপটা ইউটিউব সিলেক্ট করে দিই ওকে একটা প্ল্যাট এখানে তিনটা বলছে আমরা একটা দিয়ে দিলাম তো সার্চ ট্যাগটা আমরা যদি দেখি আর সার্চ ট্যাগটা এখানে শো করতেছে না আমি ক্রিয়েটটা দেখি ওকে অনলাইন বাদে দেখি তাহলে দেখাবে সবগুলো আশা করি ট্যাগগুলো এখানে দেখাবে দেখায় নাই ওকে তারা কোন ধরনের ট্যাগগুলো ইউজ করছে আমরা তাদের থেকে কপি করি নিচের দিকে চলে আসবো দেখি কি দিছে create channel create YouTube okay এই ট্যাগটা খুব ভালো ট্যাগগুলো মিললে কোনো সমস্যা নাই এই এই অপশনের যে মানে আমরা যে ওভারভিউতে আছে ওভারভিউ কারো মিললে কোনো সমস্যা নাই প্রাইসিং মিললেও কারো সমস্যা নাই ডেসক্রিপশন আর ইমেজটা মিললে সমস্যা আছে ঠিক আছে তো অবশ্যই এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই এটা আমরা দিয়ে দিলাম দিয়ে নেক্সট ইন্টারে চাপ দিবেন এটা এখানে সিলেক্ট মানে কপি করে পেস্ট করবেন পেস্ট করে ইন্টারে চাপ দিবেন তাহলে এটা ওইরকম হবে না কিন্তু হবে না তো ডিজাইন দিয়ে দিতে পারি ক্রিয়েট দিয়ে দিলাম design set up YouTube channel set up দেখি তারা কেমন ধরনের ইউজ করছে আমরা কষ্টই করব না নিজের মাথায় পেশা দিতেছি না তো ইউটিউব থামলেন create channel set up YouTube okay set up ইউটিউবটা ইউজ করতে পারি তিনটা হয়ে গেছে আরও দুইটা দিতে হবে তো দেখি এই লোকটা কোনটা ইউজ করছে create YouTube YouTube channel YouTube set up YouTube YouTube set up set up YouTube okay আমরা কী কী দিছি design set up YouTube channel create optimize channel optimize channel optimization দেখি দেওয়া আছে কিনা চ্যানেল অপটিমাইজেশন দিয়ে দিলাম তারপরে দিতে পারি হচ্ছে ইউটিউব ম্যানেজ ইউটিউব ম্যানেজ নাই ঠিক আছে ব্যাপার না ইউটিউব মার্কেটিং দিই মার্কেটিংটা দিয়ে দিলাম মার্কেটিংয়ের ভিতরে শো করবে ওকে মোটামুটি এখানে কয়েকটা দিলাম আপনি চাইলে আরেকটু রিসার্চ করে নিতে পারেন ভালো করে যদি ভালো লাগে দিয়ে নেবেন ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে গেল প্রথম স্টেপটা কমপ্লিট এখানে আসার পর এটা হচ্ছে প্রাইসিং আবার আমরা ওভারভিউতে চলে যাব ওভারভিউতে এখানে দেখেন আপগ্রেড এসিও লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করে যেরকম আছে শুধু চ্যানেলটা চ্যানেলটা কেটে দেই create set up optimize and design YouTube okay থাক এরকমই থাক বাইরে বলি থাক তো এবার প্রাইসিংয়ে চলে আসছি প্রাইসিংয়ে চলে আসার পর সেম জায়গা আগে জায়গায় এটা হচ্ছে প্রাইসিং আমরা যেমন দেখছি দেখছি যে ওরা কী ধরনের প্রাইসিং দিছে যদি দেখেন আপনারা সিলভার মানে একটা বেসিক প্যাকেজ এটা সিলভার নাম দিছে এটা স্ট্যান্ডার্ডে গোল্ড দিছে আর এটা হচ্ছে প্রিমিয়াম মানে সিলভার মানে লোহা মেবি নাকি রূপা <laughs> যাই বলে সিলভার অর্থ কি লোহাই তো নাকি সিলভার গোল্ড গোল্ড তো সোনা আর প্লাটন মানে ডায়মন্ড ওকে এত কষ্ট করার দরকার আছে আমরা জানি না তাই কি সিলভার সিলভারই তো দেখাইতেছে ওকে <laughs> যাই হোক তো আমরা চাইলে এরকম আমরা নাম দিতে পারি এটা হচ্ছে প্রাইসিং তারা এরকম ধরনের প্রাইসিং দিচ্ছে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ও ভুল দিছে দেখছেন স্ট্যান্ডার্ড দিচ্ছে এটা বেসিক হবে এটা হবে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে প্রিমিয়াম তো এখানে দুইটাই স্ট্যান্ডার্ড দিছে তারপরে তো মেলা কাজ করতেছে ভালো জায়গায় দিয়ে ওকে যাই হোক এটা হচ্ছে বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজ তো হচ্ছে তিরিশ ডলার বেসিক প্যাকেজে যেটা দিতেছে দেখেন কি দিতেছে create set up design optimize logo YouTube art ইত্যাদি দিতেছে আর এটা ওইটা যোগ থাকবে মানে ওইটার সাথে আরও কিছু থাকবে মানে ওইটা তো থাকবেই তারপরে এক্সট্রা আরও কিছু অ্যাড করে দিছে সেই জন্য আরও পঁয়ত্রিশ ডলার মানে আরও পাঁচ ডলার বেস্টটা নিতেছে তারপর প্রিমিয়াম স্ট্যান্ডার্ডও থাকবে বেসিকও থাকবে সাথে আরও কিছু অ্যাড করে দিছে বিনিময় চল্লিশ ডলার নিতেছে মানে আপনার বাতের সাথে প্রথমে প্রথম যদি ডাউল দা ভাত খান সমস্যা নাই দশ টাকা বা বিশ টাকা তিরিশ টাকা যাই বলেন বিশ টাকায় ধরেন তারপরে ডাউলের সাথে যদি ধরেন ডিম নেন তাহলে কি দিবে ডাউলও দিবে ডিমও দিবে ঠিক আছে টাকা কিন্তু একটু বেড়ে যাবে আবার ডিম নেওয়ার পরে যদি মনে হয় যে না আমার মাংস নিতে হবে তাহলে কিন্তু আপনাকে মাংসও নিতে হবে মাংস নেওয়ার জন্য কি ডালও থাকবে ডিমও থাকবে আবার মাংস কিন্তু আপনি খাইতেছেন তিনটা খাইতেছেন বিনিময়ে কিন্তু টাকা আমি বেশি দিতেছি এটা বলে প্রাইসিং মানে খাওয়ার সাথে দাম বেশি যত খাবেন তত বেশি তো আমার প্রাইসিংটা এরকম হবে মানে আমি ছোটোটার ভিতরে যেটা দিব বড়টার ভিতরে সেটা দিব না আবার বড়টার ভিতরে যেটা দিব ছোটোটার ভিতরে সেটা দিব না মানে এটা ছোট হবে তার থেকে এটা বড় হবে তার থেকে এটা বড় হবে আশা করি বুঝতে পারছেন কার কোনো সমস্যা হবে প্রাইসিং না তো আমরা কপি করে বেসিক প্যাকেজ দিয়ে দিলাম বেসিক প্যাকেজই থাক বেসিক একটা অ্যাড করে দিই প্যাকেজ অ্যাড করে দিই ঠিক আছে package okay basic package copy করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলাম এবার স্ট্যান্ডার্ডটা কপি করে মেরে দিই এখানে স্ট্যান্ডার্ডটা কপি করে দিয়ে দিলাম আর প্রিমিয়ামটা কপি করে এখানে দিয়ে দিলাম তাহলে কি হলো আমরা বেসিক দিলাম স্ট্যান্ডার্ড দিলাম আর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ দিলাম তো আমাদের প্রথম ধাপটা কমপ্লিট হয়ে গেল এবার দ্বিতীয় ধাপে আসি আমরা এই প্রাইসিংয়ের এই জায়গাও আমরা কিওয়ার্ড সেট আপ করে ফেলবো আমরা চাইলে এখানে কিওয়ার্ড সেট আপ করে ফেলতে পারি যেমন আপনি দিতে পারেন আমরা যে টাইটেলটা দিছি টাইটেলটা একটু দেখি আমরা কোনটা টাইটেল দিলাম আমরা এটা টাইটেল দিছি মেবি ওকে এটা আমি কপি করি মাইরা দিই এটা ভালো অত কিছু লিখতে হয় না এটা দিয়ে দিলাম I'll create set up design I'll create setup optimize design and youtube channel ভাল লাগতেছে না কিন্তু খুব একটা আইলটা কেটে দেই ক্রিয়েট সেট আপ অপটিমাইজ দেখি ওদেরগুলো দেখি ওরা কী ধরনের দিচ্ছে I'll create set up design basic ওরা তো ডাইরেক্ট মেরে দিছে আমাদেরগুলাই same design logo channel art okay আমরা চাইলে আমাদেরগুলো ইউজ করতে পারি তো আমরা এটাই কপি করে দিলাম লাস্টে দেখি আরও কিছু অ্যাড করা যায় কিনা ফুল দিয়ে দিই full full YouTube channel design design and full youtube channel channel uh, full youtube channel okay আমরা বেশি কষ্ট না করে টাইটেলটা মেরে দিই জামালার থেকে এগুলো লেখার সময় নেই এত প্রাইসিং থাক এবার আমরা কিছু অ্যাড করতে পারি কিনা দেখি না এভাবে দিলে তো আবার কাজ আসবে না লিখি আমরা I will create and and design design YouTube YouTube channel তারপরে দিতে পারি হচ্ছে full full channel channel channel full sorry ইউটিউবে দিছি আবার ফুল দিতে হবে কেন হ্যাঁ I will create set up design অপটিমাইজটা ইউজ করি optimize I will create set up okay set আপটাও অ্যাড করে দিই সেট আপ সেট আপের এসটা বড় হাতের করে দিই set up I will create set up set up design okay design optimize টিউ আইস কপি করে অপটিমাইজ চ্যানেল ওকে এটা দেওয়ার পরে প্লাস আমরা ইউজ করতে পারি হচ্ছে basic logo basic basic basic logo basic logo তারপরে দিব হচ্ছে আট মানে যতটুকু দেওয়া দরকার এটা দিব তারপরে এটা কপি করি এটা কপি না করে বাকিটুকু আমরা আলাদাভাবে লিখি যেমন এই টুকটা কপি করি এটাই আমরা অন্যভাবে লিখবো ওরা যেভাবে দিছে সেটাই অন্যভাবে লিখবো তো এটা দেওয়ার পর এখন আমরা দিব হচ্ছে basic plus basic plus basic থাকবে সাথে আমরা দিব হচ্ছে ইন্ট্রো দিব ইন্ট্রো তারপরে দিব হচ্ছে ইন্ট্রো ভিডিও দিয়ে দিই ইন্ট্রো ভিডিও ইন্ট্রো ভিডিও তারপরে দিব হচ্ছে আমরা কাস্টম ইউআরএল দিই কাস্টম ইউআরএল এল ওকে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমরা কপি করি শুধু এইটুক কপি করি কপি করে এবার আমরা নিচে আরও কিছু অ্যাড করি সেটা হচ্ছে এবার স্ট্যান্ডার্ডটা আমরা কমপ্লিট করি স্ট্যান্ডার্ড টার্ন ডার্ট standard plus okay standard plus আমাদের কি স্ট্যান্ডার্ড থাকবে সাথে এটার সাথে এটা থাকবে এটার সাথে এটা থাকবে ওকে স্ট্যান্ডার্ড প্লাস থাকবে হচ্ছে কি চ্যানেল চ্যানেল চ্যানেলেরই চ্যানেল এসিও তারপরে দিব হচ্ছে ভেরিফাই চ্যানেল দিব ভেরিফাইড ভেরিফাইড চ্যানেল তারপরে দিতে পারি হচ্ছে আমরা তারপরে আর তো দেয় না ওকে তাহলে চ্যানেলটা কেটে দিই এখানে ম্যানেজটা অ্যাড করে দিতে পারলে বেটার হবে অ্যান্ড ম্যানাস ওকে মোটামুটি আমাদের এখানে সব কিছুই আসছে ঠিক আছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এইভাবে হুবহব দিবেন এটা কি কারো কপি করে দিতে হবে দেখে দেখে লিখবেন আর না হলে আপনি আরও কিছু রিসার্চ করে তারা কীভাবে দিচ্ছে সেরকম করে নিজের মতো করে তৈরি করবেন ঠিক আছে ডেসক্রিপশন হ্যান ত্যান আরও অনেক কিছু দিছে আর দরকার নেই আপাতত আমরা এইটুক দিয়ে শেষ করি তো এই প্রথমটা আমরা তৈরি করবো কয়েক দিনে আমরা সর্বোচ্চ কয়দিন নিব নতুন অবস্থায় তিন দিন অথবা দুই দিন বেশি দিন নিলে লাভ নাই তিন দিনই নেই তারপরে দিয়ে হচ্ছে পাঁচ দিন তারপরে দিব হচ্ছে আমরা সাত দিন তো তিন দিনের জন্য কয় টাকা রাখবেন দশ টাকা প্রথম দশ টাকা দিয়ে শুরু করবেন মানে দশ ডলার তারপরে দশ বিশ তিরিশ বিশ তিরিশ তিরিশ দিবেন এটা যখন আপনি আট দশটা অর্ডার কমপ্লিট করবেন তখন বেসিকে দিবেন পনেরো স্ট্যান্ডার্ড দিবেন তিরিশ আর প্রিমিয়াম দিবেন হচ্ছে মোটামুটি ষাট সত্তর যা পারেন কারণ দেখেন তিন দিনে যদি এক হাজার টাকা নেন খারাপ কি সমস্যা নাই তো কাজ করতে লাগবে আপনার এক ঘন্টা টোটাল আপনি সময় নিতেছেন তিন দিন ঘুম পারবেন খাবে দাবেন তারপরে কাজ করবেন মনে চাইলেও করবেন করবে না তিন দিনের ভিতরে করে ফেলতে পারবেন এক ঘন্টার কাজ যদি তিন দিনে সময় না নিতে পারেন তাহলে হবে না তো কিন্তু আপনি সময়ের মূল্যটা ঠিকই নিতেছেন তার কাছ থেকে তো যাই হোক এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কি কি দিব আমরা চ্যানেল সেট দিব এগুলো সব টিক দিয়ে দেবেন প্রোফাইল ইমেজ কভার এটাতে থাকবে এটাতে থাকবে ট্রেকিং দরকার নাই ওয়েবসাইট ইন্ডিকেশন এটাতে থাকবে তারপরে হচ্ছে আপনার অ্যাকশন প্ল্যাট দুইটাতেই থাকবে অ্যাডিশনাল প্ল্যাটফর্ম চালিয়ে দিতে পারেন না চালিয়ে দিই এগুলো কোনো কিছু না এগুলো শুধু আমরা দিয়ে রাখলাম যাতে বায়া যেন বুঝতে পারে আমরা অনেক কিছু দিব কিন্তু আসলে কিছুই না ঠিক আছে এটুক কি আপনারা বুঝতে পারছেন কিছু হ্যালো হ্যালো ওকে তো এটা আমরা কমপ্লিট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এবার আসলাম হচ্ছে আমরা মেন জায়গায় ডেসক্রিপশনে ডেসক্রিপশন লিখতে তো বারোটা বাজে তো ডেসক্রিপশনটা কীরকম হতে পারে আমি একটা ডেসক্রিপশন বাংলায় লেখি এখানে দেখেন আমরা কিভাবে লিখতে পারি ডেসক্রিপশন যেহেতু মনে করেন আমরা ধরেন ইংলিশ মিংলিশ কিচ্ছু জানি না এখন বর্তমানে ঠিক আছে আমরা চাচ্ছি যে গুগল ট্রান্সলেট দিয়েই চালাই দিব এখন তো আমি লিখতে পারি এখানে ওকে আপনি যদি এমন কাউকে খুঁজেন যিনি আপনার জন্য একটি পেশাদার ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে বা করবে ওকে এখানে বা দেওয়া হবে না ভালো হবে না করবে তাহলে দেখি আপনি যদি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার জন্য একটি পেশাদার ইউটিউব চ্যানেল তৈরি করবে ওকে এটা দিয়ে দিলাম দেখেন ডেসক্রিপশন লেখা খুব কষ্ট না আপনি দশটা দেখে নিজের মতো একটা করে লিখতে পারবেন তো এখানে ফ্রান্সের ভাষা আমরা কি ফ্রান্সের ভাষা ইউজ করবো নাকি মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি মানে গুগল মামার পেট খারাপ হয়েছে ইংলিশ কই ইংলিশ ইংলিশ চলে গেল এটাই হ্যাঁ হ্যাঁ ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওকে তো দেখেন আপনি যদি এমন কাকে কাউকে খুদ আপনি যদি এমন কাউকে খুঁজে খুঁজেন হবে এখানে তিনটান্ন হবে ভুল লেখছে হ্যাঁ, খুঁজেন যিনি আপনার জন্য একটি পেশাদার দেখেন একটা শব্দের জন্য তিনটা নর জন্য মানে নর জন্য দেখেন উল্টাপাল্টা হয়ে গেছে সব দেখছেন সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে এবার এটা আমরা কপি করলাম যিনি আপনার জন্য একটি পেশাদার ইউটিউব চ্যানেল তৈরি করবে ওকে এটা আমরা কপি করে আবার এখানে দিব কারণ দেখি এবার আমরা যেটা লেখলাম সেটা সঠিক হয়েছে কিনা আপনি যদি এমন কাউকে খুঁজছেন যিনি আপনার জন্য একটি পেশাদার ইউটিউব চ্যানেল তৈরি করবে ওকে আমরা একটা ডেসক্রিপশন দুই মিনিটে হালকা ডেসক্রিপশন তৈরি করলাম ওকে এটা দেই তারপরে আমরা অন্য কিছু লেখি তারপরে আমরা লেখি টাইপ করলাম না আজকে আজকে এইভাবে দেখালাম যদি হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক স্থানে আছেন তো এটা আমি কপি করে দিলাম কপি করে এখানে মেরে দিই if you yes if you yes if you yes okay এটা আমরা কোমাদের দুইটা শব্দ আলাদা করে দিই একটু আমাদেরকে জানতে হবে যে কোনটার সাথে কি যায় then you are in the right place তুমি সঠিক জায়গা যদি হ্যাঁ হয় হ্যাঁ তাহলে আপনি সঠিক জায়গায় আছেন ওকে এটা কপি করে মেরে দিলাম সহজ নিয়ম ঠিক আছে কারণ হচ্ছে আমরা তো আর ওইরকম মরে মানে খুব ভালো ইংলিশ জানি না আমরা তো বাঙালি তাই না যেন মোটামুটি সবাই যেন আমাদের ইংলিশটা পড়তে পারে তাহলে আপনি এরকম করে লিখতে পারেন দেখেন যদি টাইপিং করতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো কিন্তু এখন তো তারপরে কি লেখা যায় তারপরে লিখি আমার ইউটিউব চ্যানেল তৈরির দুই বছরের অভিজ্ঞতা রয়েছে দেখি কি আসে সঠিক হইল কিনা আমার ইউটিউব চ্যানেল তৈরির দুই বছরের অভিজ্ঞতা আছে এবার দেখেন টু ইয়ার আছে এখানে ঠিক আছে আমরা ইংলিশই দিয়ে দিলাম ধরেন আপনারা ওয়ান ইয়ার ইউজ করবেন ওয়ান ইয়ার ওকে আপনাদের জন্য ওয়ান ইয়ার দিয়ে দিলাম মানে বুঝতে জানো না পারে যে আমরা কি ইউজ করতেছি এখানে দেন মোটামুটি শেষের দিয়ে তো বাকিটুক লিখে ফেলি নিজের মতো করে এভাবে লিখলে হ্যাঁ হ্যাঁ ওয়ান প্লাস ইয়ার্স ইউজ করতে পারেন তারপরে আমরা দ্বিতীয় একটা ডিসক্রিপশন লিখতে পারি সেটা হচ্ছে Mm. দিতে পারি I can okay I can প্রথমটা বড় হাতের হবে আই ক্যান ম্যানেজ এটা এখানে আমি এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে হাতে লেখে আমি জানি কিওয়ার্ডগুলো ম্যানেজ মানে ভালোভাবে প্লেসমেন্ট করতে পারি ওইভাবে লিখলে কিওয়ার্ডসগুলো খুব একটা প্লেসমেন্ট করা যায় না মানে ঝামেলা হয়ে যায় I can everything every every everything mm, thing thing thing i can everything everything uh, from from mm, creating creating creating a youtube একটা ইউটিউব চ্যানেল তৈরি করব তৈরি চ্যানেল চ্যানেল পেরি professional professional professionally okay I am am a experience uh, experience দিব না expert দিব expert দিই expert in marketing oh, sorry marketing না making দিই making ma making this this create এই যেখানে আমি টাইটেলটা বাকিটুকু লাগাই দেব title create set up set up তারপরে কী দেওয়া যায় টাইটেল কি দিয়েছিলাম চলে গেছে টাইটেল ব্যাপার না টাইটেল আনতেছি অনেক দূরে চলে গেছে ओके कोटा जान तो यूज करा design okay create set up design optimize optimize जी design okay design YouTube channel YouTube channel okay এতবার ইউটিউব তো লিখতে দিবে না সমস্যা নেই আমরা ম্যানেজ করতেছি ব্যবস্থা করে তো এটা আমরা দিয়ে দিলাম দেখি এখানে কি লিখলাম আমি খুব পেশাদার একটি ইউটিউব চ্যানেল তৈরি থেকে সব কিছু পরিচালনা করতে পারি আমি এগুলো তৈরি সেট আপ অপটিমাইজ এবং ইউটিউব চ্যানেল ডিজাইনের একজন বিশেষজ্ঞ ওকে খুব ভালো একটা ডেসক্রিপশন হয়েছে মোটামুটি মানে যায় আর কি আমাদের সাথে তো এখানে একটা জিনিস লিখবেন আপনারা এখানে দেখেন ইউটিউব দিছি না বারে বারে এতগুলো ইউটিউব দিলে সমস্যা করবে শুধু ইউটিউব ইউটি ইউজ করেন ইউটি মানে বেশি জায়গায় ইউজ করলে ইউটি ইউজ করতে পারেন অথবা ইউটিউবের শর্ট করে দিতে পারেন এরকম করে এরকম করে কিন্তু এখানে ইউজ করবো না এখানে ক্রিয়েটিং ইউটিউব ওকে এটা ইউজ করা যায় দিয়ে দিতে পারেন এই যে উপরে লিখবেন মাই সার্ভিস অথবা my service okay my service my service আমার সার্ভিসটা কি আমার সার্ভিসটা হচ্ছে আমার সার্ভিসটা হচ্ছে create set up optimize and design okay আমি এটা দিব প্রথমে create set up design and optimize এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই এটা আমাদের হেডলাইনটা খুব বড় করে দিব মানে বোল্ড করে দিব এটাই আমাদের এসিএ করার জন্য সবচেয়ে বেস্ট একটা পন্থা মানে এটা যদি আমরা এখানে যদি এরকম করে না দিই তাহলে আমাদের গিক কখনো র্যাঙ্ক করবে না র্যাঙ্ক করলেও সেটা স্থায়ী হবে না এটা আমি করে এখানে মার্ক করে দিলাম ঠিক আছে তো দেখেন সব কিছু হয়ে গেছে আমার সার্ভিসটা কি my service create set up optimize and design your YouTube channel কোনো বায়ার যদি এখন আসে আপনার কাছে আইসা যদি বলে যে তোমার এই গিকটা কিসের সার্ভিস সেটা কিন্তু তাকে আমাদেরকে পরিষ্কার করে বলতে হবে না তিনি কিন্তু অটোমেটিকলি বুঝতে পারবে এই সার্ভিসটা কি ঠিক আছে পরিষ্কার করে বলে দিলাম তো এটুকে কারো সমস্যা হবে বলেন ওকে পারলে ভালো না পারলে আরো ভালো সমস্যা নাই তো উপরে তো একবার সার্ভিস লিখলামই তো এখানে লেখি my service service service include লিখে দিই আল্লাহ ইনক্লুড রে ভাই এল দিই কি আমি আবার আমাকে বোধ দোষ নেই ওকে এটা দিয়ে এখানে আমি বোল্ড করে দিলাম এই সার্ভিসটার নিচে আমাদের মানে আমরা যে সার্ভিসটা দিব সেটা একটু লাইটিং করে দিব যেটা আমাদের সার্ভিসের নাম প্রথমটা আমরা বুলটিং করতে পারি এটা হচ্ছে মানে লাইন বাই লাইন হবে এটা হচ্ছে বুলটিং হবে ওকে আমরা বুলটিং করে দিলাম আর এটা লাইট জ্বালায় দিলাম <laughs> উপরে একটা লাইট আছে লাইট জ্বালায় দিলাম তো এখানে আমরা অন্যগুলা দেখতে পারি যে তারা কি কি ইউজ করছে ধরেন এই সেলে কী কী ইউজ করছে একটু দেখি professional YouTube channel create okay এটাই কপি করে মেরে দিয়ে যাবো সমস্যা নাই কিন্তু কোনো সময় এইভাবে কপি করে মারবেন না যদি মারতে চান দুই একটা লাইন চুরি করতে চান সহজ কথা আপনি চলে যাবেন এখানে লিখবেন অনলাইন আমি প্রতিটা ক্লাসে এটা দেখাই কারণ হচ্ছে অনলাইন নোটপ্যাড এটা লিখবেন লিখে সার্চ করে একটা নোটপ্যাড পাবেন এই নোটপ্যাড এই নোটপ্যাডটা খুবই ভালো লিঙ্ক সারানোর জন্য এখান থেকে পেস্ট করবেন পেস্ট করে এবার আমরা এই লিঙ্কটাই কপি করে এখানে দিব তার মানে কি হইল দুইটার ভিতরে পার্থক্যটা কি হইল পার্থক্য এটা হইল যে আপনার এই যে এটা যে আমি কপি করলাম এখানে একটা লুকানো লিঙ্ক থাকবে যে লিঙ্কটা খালি চোখে দেখা যাবে না যদি আপনি দেন এই মানে এটা কপিরাইটের আন্ডারে চলে যাবে মানে এর ভিতরে লিঙ্ক থাকবে যে কেউ রিপোর্ট করলে আপনার গিগ যে কোনো সময় ব্যান্ড হয়ে যাবে যদি আপনি এই পন্থাটা অবস্থান করেন তাহলে আপনার লিঙ্কটা কখনো যাবে না আশা করি বুঝতে পারছেন তো যখনই যদি কোনো লাইন কপি করতে হয় বা কয়েকটা শব্দ সেটা আপনি এইভাবে কপি করে নিতে পারবেন তো একটা দিয়ে দিলাম তারপরে আমরা দিতে পারি হচ্ছে দেখি আর কি ইউজ করছে okay design high quality design channel art banner logo okay এটাও কপি করি এখানে হাই কোয়ালিটিটা কেটে দিই এখান থেকে কাস্টমাইজেশন করব তাহলে দিয়ে দিব হচ্ছে design design channel art logo banner design channel art okay design লোগোটা আমি প্রথমে দিয়ে দিই ডিজাইন চ্যানেল লোগো লোগোটা দেওয়ার উদ্দেশ্য প্রথম লোগোটা থাকে তারপরে আর্ট থাকে তারপরে ব্যানার থাকে ওকে একটা ব্যানার আর কিন্তু লোগো একটাই থাকে ওকে এটা দিয়ে দিলাম এবার কপি করে মানে আপনাকে কিছুটা চেঞ্জ করতে হবে না হলে কিন্তু মানে তাহলে তো ওর সাথে আমাদের মিলে গেল তাহলে কিন্তু আপনি কপি এইট খাবেন আমি যেগুলো ইউজ করব হুভাবে এগুলো ইউজ করবেন কিন্তু উলুট পালট করে আশা করি পারবেন আপনারা তো এটা দিয়ে দিলাম তারপরে কি ইউজ করা যায় তারপরে কি দিছে ওকে অটটা ইউজ করলে আবার সমস্যা হতে পারে এতগুলা অটটা যদি নেই সমস্যা হতে পারে দেখি আর কেউ ইউজ করছে কিনা টাইটেল ডেসক্রিপশন ওকে আমরা স্ট্রং একটা ই লিখতে পারি রাইটিং ওকে কিছু লেখি আমরা ধরেন লেখি হচ্ছে রাইট এসিও এসিও কি লেখা যায় ফ্রেন্ডলি লেখি friend SEO friendly title title title তো কখনোই আসে না এখানে ডিসক্রিপশন আসে টাইটেল আসবে না এসিও ফ্রেন্ড ওখানে টাইটেলে কোনো প্রয়োজন নাই এসিও ফ্রেন্ডলি আর ডেসক্রিপশন ডেসক্রিপ আমরা তো আর ভিডিও কাজ করতেছি না এখানে ডেসক্রিপশন আসবে ডেসক্রিপশন অ্যান্ড অ্যান্ড রাইট আর I G S T right tax তো এটা দেওয়ার পর আমরা নিচে চলে আসি তারপরে কি ইউজ করা যায় কারো এখান থেকে তুনতুন শব্দ আসতেছে ওকে দেখি তো ওকে বিপুল মানে বিপ্লবের ওইখান থেকে আসতো বারে বারে আমি নামটা খালি বিপ্লব বলি বিপুল বলি কেন আমার স্যারের নামে ওকে অপটিমাইজ কি দাদা অপটিমাইজ নিউ চ্যানেল ওকে এটা মেরে দিই তা সমস্যা নাই কিছু কিছু চুরি করা যাবে কোনো সমস্যা নাই কিন্তু আবার হুবহুব মেরে দিয়েন না তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে ওকে নিউজ চ্যানেল ওকে তিন নাম্বারটা ইউজ করে পারি হচ্ছে ওকে আমরা নিজের মতো লিখি আরেকটা ম্যাক অথবা create create create intro intro জি sorry and outro outro video okay দুইটা দিয়ে দিলাম তারপরে দিতে পারি হচ্ছে আমরা চ্যানেল একটা প্লে লিস্ট তৈরি করে দেবো মানে ওই যে আমরা সেকশনগুলো তৈরি করে দিয়েছিলাম তো আমরা ক্রিয়েট ওইখান থেকে একটা প্লে লিস্ট করবো ক্রিয়েট ক্রিয়েট কি ভাই ক্রিয়েট বানানো ভুল হয়ে কেন ঠিক আছে ক্রিয়েট আমার মাথা কিটা আলো না নাকি এত playlist play playlist playlist okay চার নাম্বার ইউজ করতে পারেন হচ্ছে সরি এটা তো নাম্বার দিয়ে নাই প্লে লিস্টের পরে আমরা ইউজ করতে পারি দেখি আর কি কি ইউজ দিছে তো custom URL okay custom custom U U R L R L okay custom L URL তারপরে আমরা ইউজ করতে পারি তারপর কি দেওয়া যায় best keyword best keyword set up best keyword settings settings okay copy করি তারপরে আমরা দিতে পারি হচ্ছে মোটামুটি আমরা অনেকগুলো তৈরি করে ফেলছি আর কয়েকটা দিলে হয়ে যাবে আশা করি পেস্ট আর দিছি ভেরিফাই চ্যানেল দিয়ে দিই channel verify channel very verified verify okay verify তারপরে ইউজ করা যায় ম্যানেজটা আমরা ইউজ করব লাস্টের দিকে অ্যাটাক ক্রিয়েট অ্যাট্রাকটিভ থামলেন ওকে এটা আমাদের সাথে যায় এখন দেখেন আমরা কিন্তু তাগর তার থেকে নিলাম তার থেকে মোটামুটি তাদের কাছ থেকেই হ্যালো হ্যালো আমি আছি না <laughs> সব বলতেছি তাদের কাছ থেকে কিন্তু আমরা কপি করলাম দেখেন তাদেরটার সাথে আমাদেরটা মিলে কিনা এটাই হলো পার্থক্য মানে চুরি করলেও আপনাকে স্মার্ট চুরি করতে হবে দেখেন কোনো ডিসক্রিপশন আমরা যতগুলো ডিসক্রিপশন এখানে যতগুলো ওয়ার্ড লিখলাম দেখবেন যে কারোটার সাথে হুবহু মিলবে না দেখছেন কারোটার সাথে মিলবে না কারোটার সাথে মিলবে না এটা গ্যারান্টি দিয়ে দিতে বলে দিই কারোটার সাথে মিলবে না আমরা এইভাবে লিখলাম কারণ এই পয়েন্টগুলো তো কারোর সাথে মানে এক লাইন মিলতেই পারে কারণ এগুলো ছাড়া তো আর হবে না তাই না এটা তো সবাই জানে আমাদের ধরবে হচ্ছে এই জায়গায় এই জায়গায় যদি কার্ডটা মিলে তাহলে সমস্যা আপনার আপনাদের মতো করে লিখবেন এটার উপরে আইডিয়া করে নিজের বাসায় নিজের মতো করে লিখবেন হয়ে যাবে তো এটা দেওয়ার পর আরও কিছু অ্যাড করা উচিত দেখি আর কি অ্যাড করা যায় card screen end screen use করি নাই দেখি কেউ ইউজ করছে কিনা card screen end screen card screen okay আপনার কথা আসে না খালি সমসম করতেছে ঠিক আছে কেউ কথা বলতেছিলেন বললে বলেন এখন তো এটা হয়ে গেল এবার আমরা যদি দেই হচ্ছে ওয়াই চুজ মি তুমি কেন আমাকে পছন্দ করবে মানে বাইরকে আমরা প্রশ্ন করতেছি তুমি কেন আমাকে পছন্দ করবে এটা দিয়ে আমি এখান থেকে ওকে দেওয়ার পর এবার এখানে আমরা একটা বুলটিং দিতে পারি অথবা পয়েন্ট দিতে পারি ওকে বুলটিং ইউজ করলাম তো এখানে তারা দিছে কি এটা বেসিক প্যাকেজ দিয়ে মাইরা দিছে হুবাউ আনলিমিটেড ডিভিশন ওকে এখানে কিছু আছে এগুলো খুব ভালো জিনিস ওকে আমরা আগে দিই হচ্ছে অন টাইম ডেলিভারি একবার ডেলিভারি দিব বারে দিতে পারবো না কোনো প্যারা নাই on time delivery delivery on time delivery দিব দুই নাম্বার হচ্ছে অল ম্যানুয়ালি সরি এটা না দিলেও চলবে এটা তো আমরা ম্যানুয়ালি করতে হবে এটা তো সবটাতে করা যাবে না তারপরে দেখি অ্যাকুরেট মানে তুমি যেরকম চাও অ্যাকুরেট সার্ভিস এটা আমরা কপি করি তুমি যেরকম চাও সেরকমই তৈরি করে দিব সমস্যা নাই অ্যাকুরেটিং ইউর চুজ ওকে এটা দিতে দিলাম এটা আমি বোল্ড করছি কেন তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে এটাও আমরা কপি করতে পারি তো এটাও এগুলো মিললে কোনো সমস্যা নাই ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু যে যে জায়গায় কপিরাইট ধরে সে জায়গায় আমি তো বলেই দিলাম তো এটা দিয়ে দিলাম তারপরে লাইফ টাইম সাপোর্ট ওকে এটা নেওয়া যায় লাইফ টাইম সাপোর্ট একটা চ্যানেল তৈরি করতে তো লাইফ টাইম সাপোর্ট লাগে না কত হলে পয়েন্ট বাড়ায় যেতে হবে এই কথা হচ্ছে এটা সাপোর্ট বানানোটা কি ভুল লাগছে নাকি হ্যাঁ সাপোর্ট তারপরে আমরা দিতে পারি হচ্ছে quality service guarantee quality quality service service guarantee guaranteed okay মোটামুটি আর লাগবে না এখানে কয়েকটা দিলে হবে পাঁচটা দিলেই হয়ে যায় আর নিচে লিখতে পারেন যে আমাকে অর্ডার করার আগে হায়ার করো অথবা আমার স্কিল দিয়ে তাহলে আমি একটা লিখি লিখতে তো সময় লাগবে তো গুগল মামাত আছে এটা কি আছে আমি আমার দক্ষতা নিয়ে সবসময় প্রস্তুত আপনি চাইলে আমাকে নিয়োগ দিতে পারেন দশ মিনিটের কাম এক মিনিটে করে দিলাম যাই হোক দেখেন কোনো কিছু সমস্যা আছে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে এটা আপনারা পারলে হুবব মাইরে দিন ঠিক আছে আলহামদুলিল্লাহ কারো অ্যাকাউন্ট থাকবে না ডিসক্রিপশনটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি ওইটা কপি করে আপনারা ইয়েতে দিয়ে দিবেন ওইটা আপনারা কোথায় কোথায় চেঞ্জ করবেন আমি বলি এখন আপনাদেরকে এখানে আপনারা এ প্রথমটা ঠিক রাখবেন আর এগুলা উল্টো উল্টাপাল্টা করে দিবেন যেটা ধরেন এক নাম্বার আছে ধরেন এখানে আমি নাম্বার করে দিলে আপনাদের বোঝার সুবিধা হবে তো নাম্বার দিয়ে দিই ধরেন এটা প্রথমটা ঠিক রাখবেন দ্বিতীয়টা তিন নাম্বার দিবেন তিন নাম্বারটা চার নাম্বার দিবেন মানে চার নাম্বারটা দুই নাম্বারে দিবেন দুই নাম্বারটা চার নাম্বারে দিবেন পাঁচ নাম্বারটা তিন নাম্বারে দেবেন উলুট পালট কোনটা দিবেন সেটা আপনিও জানেন না ঠিক আছে আমিও জানি না তো এখানে দিচ্ছি কয়টা সার্ভিস এগুলো প্রথম দুইটা ঠিক রাখবেন বাকিগুলা উলুট পালট করে দিবেন কোনটার পরে কোনটা যাবে কেউ জানেন না ঠিক আছে হয়তো এই যে অপটিমাইজ ইউর চ্যানেল এটা দশ নম্বরে দিলেন আবার কেউ এটা চার নম্বরে দিলেন যা যার মতে মনে যেটা চায় যেটা যেখানে বসাইতে চান সেখানে দিবেন আশা করি বুঝতে পারছেন হ্যালো কথা বলেন সবাই ক্যামেরা অন করেন আর কথা বলেন বুঝতে পারছেন বিপ্লব হ্যাঁ আমাদের ইয়ে কই আমিনুল ভাই কই আমিনুল ভাইয়ের তো একটা কমন ডায়লগ ভিডিও দেখতে হবে আমিনুল ভাই কো আমিনুল ভাই আছেন হুজুর মানুষ কি আবার ঘুমাই গেল নাকি তাহাজত পড়তে হবে তো ঘুমাই গেছে হ্যাঁ সাঞ্জু রবিউল সেলিম হ্যাঁ। কি বুঝতে পারছো হ্যাঁ, ওকে শরীফুল ইসলাম শ্রাবণ আছো শ্রাবণ হ্যাঁ, বুঝতে পারছো ওকে ঠিক আছে তাহলে আমি এটা বাকি কাজে চলে যাই ওকে এটা সেভেন কন্টিনিউ করে ফেললাম কন্টিনিউ করে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে এবার দেখেন বলতেছে ডেসক্রিপশন এটা ধরছে আমার টার্মসে এটা ধরছে ইউটিউবটা বেশি লিখছে ওকে যে কয়টা থাকবে নিচে দেখবেন ইউটিউবটা বেশি ধরছে এটা বাংলা করে দেখেন এটার মিনিংটা কি তাহলে আরও বুঝতে পারবেন তো বর্ণনা শর্তবলী অত্যাধিক ব্যবহার রয়েছে মানে আমরা যে বর্ণনা মানে ডেসক্রিপশনটা লিখছি সেখানে একটা শব্দই বেশিবার ইউজ হয়েছে তো আমরা ইউটিউবটা কমাই দিই ইউটিউব দিই ইউটিউব তো এখন আমি খুঁজেই পাবো না ধরেন আমি ইউটিউবটা এখান থেকে কপি করে কন্ট্রোল এফে ক্লিক করবো দেখি কয় জায়গায় ইউজ করছি এক দুই তিন তিন জায়গায় ইউজ করছি তাই ধরে ফেলছে আমারে মাথা নষ্ট নাকি ইউটিউবের ওকে এবার হবে ইনশাল্লাহ সেভেন কন্টিনিউ করে ফেললাম বিপ্লবের ওইখান থেকে মেবি ডেসক্রিপশনটা জুমের চ্যাট বক্সে দিছি সাগর ভাই আপনি কপি করে সাগর ভাই আছে না সাগর ভাই নাই সাগর ভাই এবার গেলো কই তিনজন এমনিতে উপস্থিত নাই মানুষ আছে এগারো জন ওকে ডেসক্রিপশন করে কপি করে দিয়ে দেন ওকে তো আমরা এবার আসলাম হচ্ছে রিকোয়ারমেন্টে রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্টটা হচ্ছে ধরেন অ্যাডে এখানে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে এখানে ফ্রি টেক্সে ক্লিক করবেন ক্লিক করে অ্যাটাচমেন্ট করবেন করে এখানে পয়েন্ট আকারে দেবেন বাইরের কাছে কী কী নিলে আপনি কাজ শুরু করতে পারবেন তাহলে প্রথমে দিতে পারেন হচ্ছে চ্যানেল নেম অথবা যদি তার চ্যানেল থাকে তাহলে channel URL channel channel link একটা হয়ে গেল দুই নাম্বারে দিবেন হচ্ছে শর্ট ডেসক্রিপশন শর্ট ডেসক্রিপ শর্ট ডেসক্রিপশন আর কিছু লাগবে না চাইলে লঘু ব্যানার যদি থাকে তাহলে নেবেন লঘু ব্যানার অথবা আর্ট আর্ট আর যদি থাকে হচ্ছে চার নাম্বারে নেবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ওয়েবসাইটটা নেবেন ইন্টিগ্রেশন করতে আপনার লাগবে ওয়েবসাইট আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো এই ঘরটা হলে আপনি কাজ শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই বায়ার যদি বায়ারের চ্যানেল তো খুলতে পারে আপনার নিজের জিমেলে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করে সেটা আপনি বায়ারকে ই করে দিবেন ম্যানেজার করে দেবেন এটা অ্যাড করে ফেললাম অ্যাড করে পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো তো এবার আসলাম হচ্ছে গ্যালারিতে একটা সুন্দর একটা পিকচার বানাতে হবে আমাদেরকে মানে ইমেজ বানাইতে হবে যে ইমেজটা আমরা ফাইবারে ব্যবহার করব। ফাইবারে অনেকগুলো শর্ত বলে দিছে এখানে যদি আপনারা দেখতে চান ফার্স্ট টাইমে যে কত সাইজ হবে এখানে দেখেন সাইজ বলে দিছে বারোশো আশি সাতশো উনসত্তর বারোশো আশি সাতশো উনসত্তর এটা হচ্ছে আমাদের ফাইবার সাজেক্ট করছে আবার ম্যাক্সিমাম হবে সাতশো বারো থেকে চারশো তিরিশ আবার হচ্ছে সর্বোচ্চ হলে চার হাজার থেকে চব্বিশশো পিকজেল এটা মেবি ভিডিওর জন্য তো এখানে সব কিছু বলে দিছে কি কি থাকতে হবে ব্যানারের ডিজাইন মানে এরকম জিবি ব্যানার নেবে না এরকম পরিষ্কার ব্যানার নেবে তারপরে ফাইবার এরকম পিছনে কালো এরকম জিনিস পছন্দ করে না এরকম ফটফটা জিনিস পছন্দ করে এরকম জিবি লোগো পছন্দ করে না একটা লোগো ইউজ করে মানে সব কিছু এখানে বইলা দিতেছে ঠিক আছে তো এরকম সব কিছু বইলা দিতেছে এরকম করে ডিজাইন করতে হবে মানে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা যেন পরিষ্কারভাবে সবাই বুঝতে পারে তো এটা হচ্ছে আমাদের আমরা এটা কাট করে দিব এবার একটা এখানে ইমেজ বানাবো বা একটা ব্যানার বানাবো তো এখানে অনেক রকমের ব্যানার আছে আমরা দেখে দেখে দু একটা ডিজাইন করে নিতে পারবো আমি আপাতত একটা ডিজাইন করে ফেলি আমি ক্যানভাতে চলে যাই ক্যানভাতে চলে যাব আপনাদের তো সবার ক্যানভা লাইসেন্স আছে না লাইসেন্স যদি না থাকে ওই যে আপনারা যারা যারা লাইসেন্স নিয়েছিলেন তাদের কাছ থেকে লাইসেন্সটা নিয়ে নেবেন ক্যানভার লাইসেন্সটা তাহলে আপনারা পেড সব কিছু ইউজ করতে পারবেন আমরা ক্যানভাতে চলে আসলাম ড্যাশবোর্ড এটা হচ্ছে ক্যানভার ড্যাশবোর্ড ক্যানভার ক্লাসটা আপনারা অবশ্যই করবেন নয়তো কিন্তু একটু প্রবলেম হবে গিক বানাইতে আপনারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন ফ্রিলান্সার রাজু লিখবেন ইউটিউবে ফ্রিলান্সার রাজু লেখে সার্চ করবেন সার্চ করে এখানে আসবেন এখানে ভিডিওতে চাবেন গা এখানে ক্লিক করে ভিডিওতে ক্লিক করবেন এখানে আমাদের প্রতিদিন ভিডিও যাওয়া হয় মানে প্রতিদিন ভিডিও দিই আমরা তো ভিডিওতে যাবেন ভিডিওতে একদম নিচের দিকে চলে যাবেন ক্যানভার ডিজাইনের দেওয়া আছে আমি একটু দেখাই আমার কম্পিউটার তো মনে হয় খালি কাঁপতাছে বুঝতেছি না গরম হয়ে গেতেছে হঠাৎ করে কাহিনি কি ঝামেলা আছে এই যে ক্যানভার ক্লাসটা এই যে দেখবেন ক্যানভা গ্রাফিক ডিজাইন দেওয়া একটা ভিডিও আছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটা জুমের চ্যাটবক্সের লিঙ্কটা আমি দিয়ে দিলাম অথবা সার্চ করে খুঁজে বের করে নিয়েন এটার ভিতরে সব এ টু জেড বোঝানো হয়েছে ক্যানভার মনে করেন চোদ্দ গোষ্ঠী যা আছে সব আছে এটার ভিতরে কোনো কিছু বাদ রাখি নেই এই ক্লাসটা দেখে নেবেন জুমে চ্যাট বক্সে দিয়ে দিছি আর শ্রাবণ এটা তুমি গ্রুপে দিয়ে দাও তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবো ওই ভিডিওটা দেখবেন দেখার পর এরকম একটা অপশনে চলে আসবেন এখানে দেখেন ক্রিয়েটে ডিজাইন লেখা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করে ক্রিয়েটে কাস্টম ডিজাইন এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আমার কাছে অটোমেটিক সাজেস্ট করতেছে যেমন আমরা ওখানে দেখছিলাম বারোশো বারোশো আশি তারপরে হচ্ছে এখানে দিছিলাম সাতশো উনসত্তর উনসত্তর ওকে এটা হচ্ছে আমাদের সাইজ তো এটা আমরা দিয়ে দিলাম দিয়ে আমাদের ব্যানারের ডিজাইনটা আমরা আমাদের মতো করে করব Yeah. তো আমরা এখানে একটা ডিজাইন নেই ওইখানে তো আমরা অনেক ধরনের ডিজাইন দেখলাম এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন দেখলাম আমরা এই বেসিক ডিজাইন একটা করছে এই ডিজাইনে দেখছেন আটটা কাজ রানিং আছে তার মানে ব্যানার আপনার মতো করে একটা বানাবেন প্রথম অবস্থায় খারাপ হয় সবারই এটা আমরাও জানি তো তারপরে একটু ট্রাই করবেন এটা ভালো একটা ডিজাইন করতে দেখি আমরা একটা কালার কম্বিনেশনটা নিয়ে আসি আমরা এখান থেকে এলিমেন্টরে চলে যাব এলিমেন্টরে আসি এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট পাবো একদম সাদা মাটা একটা ব্যানার বানাই আমি এর আগে বানাইছিলাম অনেকগুলো আমি এখানে কালো দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা অথবা লাল দিয়ে দিই ইউটিউবের ব্যানার সবসময় লাল সাদা এই তিনটা কালার থাকে তো লাল দিয়ে দিলাম দিয়ে এখানে একটা ফোন নিয়ে আসি আমি এলিমেন্টরে আবার আসি এখানে শেপটে যাই দেখি শেপটে কী কী শেপটা আছে আমার এবার কাজ করতে করতে অটো সাজেস্টে শো করবে আপনাদের দেখি আমরা এখানে কোনটা নেওয়া যায় নেওয়া যায় মোবাইল ফোনের একটা টেমপ্লেট থাকার কথা না এখানে ওকে আবার এলিমেন্টরি ক্লিক করি ব্যাক করি নিচের দিকে আসতে থাকি আমরা এই ফ্রেম লিখবেন ফ্রেম লিখলে আপনারা এই ফ্রেমের সবগুলো ফ্রেম পাবেন দেখি এখানে কোন ফ্রেমটা নেওয়া যায় এটা মোবাইল ফ্রেম ওকে দেখি এটা ইউজ করে দিই মানে সহজে তাড়াতাড়ি শেষ করে ফেলি এই ফ্রেমটা এখানে নিলাম নিয়ে আমার একটা ছবি দিয়ে দিলাম ধরেন আমার একটা ছবি এখান থেকে আপলোড করবেন এখান থেকে আপলোড করবেন আপলোড করলে আপলোড কম্পিউটার থেকে আপনার একটা ছবি এখানে নিয়ে আসতে পারবেন এখানে আপলোডে ক্লিক করলে আপনার এখান থেকে কম্পিউটারে নিয়ে যাবে এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারবেন তো এখান থেকে আমি ধরেন আমি একটা সোদা বাঙালি ছবি চাচ্ছি সোদা বাঙালি ছবি দেখি নিচের দিকে মেবি আছে ধরেন এই ছবি একটা আমার ফ্রেন্ডের একটা ছবি নিয়ে আসলাম এই ছবিটা আমি এখানে মানে প্যান দেখা যেতেছে আমি চাচ্ছি না প্যান দেখা যাক ফ্রিলান্সারের প্যান দেখা গেলে কীরকম কীরকম লাগে না এটা দিয়ে দিলাম এখানে এখানে একটা ডিজাইন করি আমি আর একটা শেপ নেই এখানে একটা শেপ নিলাম শেপ নিয়ে এখানে বড় করে দিয়ে দিই কালো করে দিই ব্যাকগ্রাউন্ড কালো একদম কুটকুটে কালো এরকম একটা কালো শেপ দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন অথবা এখানে উপরে লিখতে পারেন ক্রিয়েট সেট আপ ডিজাইন এটাও লিখতে পারেন অথবা নিচে এরকম করে দিতে পারেন তা আমি এরকম করে দিতেছি দিয়ে এখানে একটা টেক্সট নেব টেক্সট নেই এখান থেকে যেমন লেগে হচ্ছে একটা ইউটিউবের আগে এলিমেন্ট নেই ইউটিউবের একটা আইকন নেই এখানে এলিমেন্টের এসে সার্চ করবো ইউটিউব ইউটিউব সার্চ করলেই আমরা ইউটিউবের আইকন পাবো আমি চাচ্ছি এটা একটা আইকন নেওয়া দরকার ওকে এটা সাদা করে দেখে কীরকম লাগে ওকে ইউটিউব একটু ছোট করে দেই YouTube channel YouTube channel font দেখে কিছু ফন্ড নেবেন আপনার মতো করে যে ফন্ডটা ভালো লাগে এখানে কোটি কোটি ফন্ড পাবেন তো এই ফন্ডটা এটার সাথে যায় অ্যান্টন ওকে এটা কপি করি এখানে দিয়ে দিলাম মানে হুবহব তো যাবে না ওই ফন্টের সাথে বরাবরই কোন ফন্ট ইউজ করছে কালারটা একটু হালকা ডার্ক করে দিই ওকে আরেকটু বড় করে দিই এটা আরেকটু ছোট করে দিই ওকে মোটামুটি ডিজাইনটা একটু একটু চাওয়া যায় আর কি খুব একটা ভালো ডিজাইন করার দরকার নাই মিডিয়াম ডিজাইন করলেই হয়ে যাবে ডিজাইন করার সময় আমাকে একটু দেখেন চ্যানেল ইউটিউব চ্যানেল ওকে একটা ডিজাইন হয়ে গেল আপাতত আমরা এই ডিজাইনটা এখান থেকে আমরা শেপ নিব আবার শেপ নিব নিয়ে পয়েন্টগুলো লিখে ফেলি শেপগুলো নিয়ে ফেলি এখান থেকে মানে একদম বেসিক ডিজাইন আপনারা খুব ভালো ডিজাইন করতে পারেন আর যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া থাকে আপনারা আশা করি ভালো ডিজাইন করে নিতে পারবেন তো এখান থেকে ফন্ট নিয়ে ফেলি একটা ফন্ট নেই হেডলাইন হেডিং নেই হেডিং নিয়ে লেখে হচ্ছে create YouTube channel YouTube channel একটা লিখলাম আমরা দশটা দিকে একটা লিখতে পারি ফোন আমাদের সাথে যাইতেছে না হ্যাঁ এটন ফোনটাই দিলাম এই ফোনটা যায় এই ফোনটা নিলাম ফোনটা আর এই কালারটা ভালো লাগতেছে না সাদাটা একটু গাঢ় করে দিই ওকে এটাই আবার কপি করি ডুপ্লিকেট করি এখান থেকে ডুপ্লিকেট করে এখানে দিয়ে দিলাম মানে একটু এলোমেলো করে দিয়ে দিই নয় সোজাসুদি দিলেও সমস্যা নাই তো সমস্যা নেই আপাতত একটা ইউজ করেন দেখি এক মিনিট ওকে তারপরে পরে এখানে দিয়ে দিব হচ্ছে ডিজাইন ইউজ করি আমরা যে ডেসক্রিপশনে যেগুলো ইউজ করছি সেগুলো আমরা ইউজ করতে পারি design channel channel logo logo art এটা দিয়ে দিলাম একদম দেখেন সিম্পল একটা বাচ্চাও তৈরি করতে পারবে এটা আবার কপি করলাম কপি করে এখানে আবার এটা দিয়ে দিই একটু ফাঁক রেখে মানে জায়গাটা একটু কমপ্লিট করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে custom URL custom custom URL এটা দিয়ে দিলাম একটা কাস্টম ইউআরএল তৈরি করব না এটা কপি করে আরেকটা ডুপ্লিকেট করি নিচে দিয়ে দিই আর এখানে অন্য কিছু ইউজ করি চ্যানেল অপটিমাইজ ইউজ করি চ্যানেল অপটিমাইজেশন চ্যানেল অপটিমাইজ এটা বড় করে দিলাম চ্যানেল অপটিমাইজেশন তো মোটামুটি একটা ডিজাইনের লুক আসার কথা আসছে মোটামুটি চলবে চ্যানেল ভেরিফাই হিবিজিবি না দেখা যায় কিন্তু ভালোই লাগতেছে আমার কাছে হিজিবিজিতেই চ্যানেল অপটিমাইজেশন একটু ছোটো করে দিলে মানে আর একটু ভালো লাগবে ওকে ছোটো করে ফেলি সবগুলো ওকে দেখেন আপাতত একটা ডিজাইন হয়েছে চলবে আপাতত বেসিক ডিজাইন কালারগুলো আমি চেঞ্জ করে দিই ব্যানারের তাহলে আরেকটু ভালো লাগবে দেখেন এখন একটা ডিজাইনের লুক টাইসে মোটামুটি চলবে এরকম একটা ডিজাইন আপনি হালকাভাবে তৈরি করবেন করে এখান থেকে দেখেন ডাউনলোডের একটা অপশন পাবেন এখান থেকে কিছু নাম লিখে দেবেন ধরেন আমাদের টাইটেল দেওয়া আছে কি channel set up design optimise যা যা আছে সবগুলো এখান থেকে দিয়ে দিবেন ধরেন আমি এখান থেকে আমার একটা টাইটেলটা নিয়ে নিই একদম প্রথমের দিকে যাই কপি করে এখানে দিয়ে দিলাম নেক্সট করে করে চলে যাই ওকে আমরা ডিসক্রিপশনে এখানে চলে আসছি সরি এটা কেটে দিলাম আমি এখানে এসে আমার টেক্সটগুলো দিয়ে দিলাম মানে আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করে রাখবেন এগুলো এখানে দিয়ে দিবেন দিয়ে ডাউনলোড করে ফেলবেন একটা অফ পেজ মানে অফ পেস এসি হয়ে গেল তো এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার আমি এই গিকটা এখানে দিব তো এখানে দেওয়ার পর এখানে দেখেন ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ব্রাউজে ক্লিক করে ডাউনলোড থেকে আপনার ইমেজটা যে ফাইলে থাকবে সেখান থেকে নিয়ে এখানে দিয়ে দিবেন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এটা দেখেন পরিপূর্ণভাবে হয়ে গেছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করে আমরা লাস্ট স্টেপে চলে আসছি ঠিক আছে এখান থেকে আপনি চাইলে পাবলিশ করবেন না এখনই আপনি ডাইরেক্ট এরকম একটা পজিশনে চলে আসবে তখন আপনি এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে কারণ এটা আমি পরিপূর্ণভাবে চেক করে দেওয়ার পর আপনারা পাবলিশ করবেন তো এটা আমাদের ডাপটে চলে থাকলো মানে ডাপটের থেকে আপনি চাইলে যে কোনো সময় কাস্টমাইজেশন করতে পারেন ধরেন এখন এই গিকটা ডাপটে আছে তো আমি চাইলে এখন আবার এডিট করতে পারি এখানে ক্লিক করব ক্লিক করে ইডিটে গিক এখানে ক্লিক করব ক্লিক করে এখান থেকে চাইলে আমি সবগুলো চেঞ্জ করতে পারবো নিজের মতো করে এইভাবে চেঞ্জ করে নিতে পারবেন আপনার মতো করে যদি কোনো জায়গায় ভুল হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো কারো কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন হ্যালো হ্যাঁ হ্যাঁ ওকে ক্যানভার লাইসেন্সটা আমি নিয়ে দিতেছি সমস্যা নাই ক্লাস শেষে আরো কারো কোনো প্রশ্ন কেউ কোনো জায়গায় বুঝেন নাই এরকম হ্যাঁ বিপুল ওকে ঠিক আছে পারলে ভালো তাহলে আমি আজকের মতো ক্লাস এখানে স্টপ করে দিই কি বলেন ওকে ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ